নাম করো হজরত খাজা বাবা শ্রদ্ধেয় পিতা ও শ্রদ্ধেয় মাতা তার জন্মের তৃতীয় দিবসে মতান্তরে সপ্তম দিবসে তার পবিত্র নামকরণের অনুষ্ঠান কর্ম শেষ করেন যেহেতু তিনি পাঁচশো তিরিশ হিজড়ি রজব মাসের চোদ্দ তারিখে সোমবার দিন এ পৃথিবীতে দাবিত হন সেহেতু তার পবিত্র নামকরণের তারিখটি হবে ষোলো অথবা বিশে রজব কিন্তু ঐতিহাসিকদের আলোচনায় অধিকাংশ লেখক জন্মের তৃতীয় দিন অর্থাৎ ষোলো রজব বুধবারের পক্ষে অভিমত প্রকাশ করেছেন বিধায় আমরাও তাদের সাথে একমত হয়ে ষোলোই রজব বুধবার দিবসটিকে তার নামকরণের দিনটি মেনে নিলাম তার পিতা মাতার অন্য মতে তার পবিত্র নামকরণ করা হয় মইনুদ্দিন আলহামদুলিল্লাহ এ মঈন প্লাস উদ্দিন অর্থ মঈন শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী বা সহায়ক এবং দিন অর্থ হচ্ছে ধর্ম অতএব মঈনুদ্দিন অর্থ হচ্ছে ধর্মের সাহায্যকারী জন্মলগ্নের পূর্বেই তার জ্ঞানবান পিতা ও মাতা বুঝতে পেরেছিলেন যে তাদের সন্তান উদূর ভবিষ্যতে একজন ধর্মের ধারক ও ভাও বাহক হয়ে বিপদগামী মানুষদেরকে আল্লাহর রাস্তার পথিক বানাবে এবং সে যে একজন অতি উচ্চ স্তরের ওলে আল্লাহ হবেন তা তার মায়ের জহরে থেকে জিকির করাকে কেন্দ্র করেই বুঝতে পেরেছিলেন পরবর্তীতে খাজা বাবার চরিত নিয়ে গবেষণা করলেই বোঝা যাবে যে তার নামকরণ কথা করাটা কত সার্থক হয়েছিল এ নামের পাশাপাশি তার পবিত্র পিতা মাতা তার একটি নাম একটি ডাক নাম রাখেন আর তা হল হাসান যার অর্থ হচ্ছে পবিত্র উত্তম ও সুন্দর এ দৃষ্টিতে এটাই প্রমাণিত হয় যে তার উভয় নামই যথার্থ সার্থক ও অতি সুন্দর হয়েছে হাসান হজরত খাজা বাবার নাম মঈনুদ্দিনের সাথে তার ডাক নাম হাসান মিলিত হয়ে মৈনুদ মঈনুদ্দিন হাসান হয়েছে তিনি যেহেতু তিস্তিয়া তরিকার ইমাম সেহেতু তার পবিত্র নামের সঙ্গে তিস্তি যুক্ত হয়ে মৈনুদ্দিন হাসান তিস্তি হয়েছে এবং সম্মানজনক উপাধি হজরত ও খাজা নামের প্রথম যুক্ত হয়ে নাম হয়েছে হজরত খাজা মঈনুদ্দিন হাসান তিস্তি এবং পাশাপাশি তার পবিত্র জন্মস্থানের নাম যুক্ত হয়ে নাম হয়েছে হজরত খাজা মঈনুদ্দিন হাসান চিস্তি সঞ্জুরি এরপর তার ধরাধামে অবস্থানে শেষ সময়টা যেহেতু কেটেছে আজমিরা আজমিরে সেহেতু তার পবিত্র নামের সাথে আজমিরি যুক্ত হয়ে নাম হয়েছে হজরত খাজা মঈনুদ্দিন হাসান চিস্তি সঞ্জুরি সুম্মা আজমিরি একজন বুজুর্গ বা আল্লাহর অলির নাম নিলে সাথে রহমতুল্লাহ বলতে হয় আমরা এর মাধ্যমে তার উপাধিবিহীন একটা পূর্ণাঙ্গ নাম পেলাম হজরত খাজা মৈনুদ্দিন হাসান কিস্তি সঞ্জয় সুম্মা আজমেরি রহমতুল্লাহ আলাইহি কাজে এভাবে আমরা তার পবিত্র নাম পেলাম